তাহলে শুরু করি আজকের ক্লাস এখনো দেখা যায় না ইনশাল্লাহ এবার দেখা যাবে গতদিন আমরা আলোচনা করেছিলাম শেপ টুলস গতদিন আমরা শেপ টুলসের ফিল দেখছিলাম স্টোক দেখছিলাম এবং স্টোকের কিছু ভেরিয়েশন দেখছিলাম ঠিক আছে এখন দেখা যাচ্ছে হ্যাঁ চালু আছে আমরা যদি শেপ টুল সিলেক্ট করি সিলেক্ট করার পরে ড্র্যাগ করি ড্র্যাগ করার পরে আমরা এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবো ফিল কালার চেঞ্জ করতে পারবো স্টোক কালার চেঞ্জ করতে পারবো স্টোকের সাইজ নির্ণয় করতে পারবো মানে সাইজ আমরা স্টোকের মান সাইজের মানটা দিতে পারবো এছাড়া আমরা ফিলের ফিলের দেখে না দেখা যায় না ওই পিসি সমস্যা কাজ করতেছে না আচ্ছা আমরা আমরা ফিল যখন শেপ আমরা এখান থেকে শেপটা সিলেক্ট করব শেপের ভিতরে কয়েকটা অপশন আছে একটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল একটা রাউন্ড রেক্টেঙ্গেল মানে এটা চতুর্ভুজই হবে শুধুমাত্র কর্নারগুলো রাউন্ড হবে দেখায় ও ওটা সিলেক্ট করে নিত আমরা হ্যাঁ রাউন্ড রেক্টেঙ্গেল দিলাম কে বন্ধ করলো আসছে পাইছে না দেখা যাচ্ছে দেখেন একটা হচ্ছে মানে চতুর্ভুজ কোনো কিছু হবে দুটার ভিতর পার্থক্য আছে না একটা রেক্টেঙ্গেল একটা রাউন্ড রাউন্ড রেক্টেঙ্গেল রাউন্ড রেক্টেঙ্গেলের কর্নার একটু রাউন্ড হয় দেখেন কর্নারগুলো শুধুমাত্র রাউন্ড হয়ে গেছে আর একটা আছে কি বৃত্তাকার আর একটা আছে কি বৃত্তাকার আর একটা আছে পলিগোনাল এখানে আমরা দেখেন উপরে কলার টুলস যখনই সিলেক্ট করব উপরে দেখেন একটা আছে স্কেল নাকি সাইড সরি স্কেল না সাইডস সাইডস আছে মানে বাহু ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ সরভুজ এগুলো আমরা করি না হ্যাঁ। এগুলো হচ্ছে গিয়া ট্রায়াঙ্গেল রেপ্টেঙ্গেল এই এই ধরনের সাই বাহুগুলো আমরা নির্ণয় করে দিতে পারবো যেমন হচ্ছে আমি যদি তিনটা বাহু দেই তিনটা বাহু দেওয়ার পরে যদি ড্র্যাক করি এটা ত্রিভুজ হবে এটা ত্রিভুজ হবে আমরা এখানে যদি পাঁচটা দেই পঞ্চভুজ হবে ঠিক আছে এখানে আমি যে কয়টা দেব সে কয়টাই বাহুই হবে এখানে এছাড়া আর নিচে আর একটা আছে সে লাইন টুলস এটাতে আমরা লাইন দিতে পারবো আমাদের কি প্র্যাকটিসের প্র্যাকটিস মানে পর আপনার পারফেক্ট হয় তো প্র্যাকটিস কোনো বিকল্প নাই পেন টুলসের কাজ পারফেক্ট হবে আপনি শুধু প্র্যাকটিস করে দেন ইলাস্ট্রেটরে যখন কাজ করব তখন মজা পাবেন ওই পেন এর কাজই হবে ওখানে সব আমার তো এটা খুবই বিশ্রী লাগে মানে আমার অপছন্দের এই কপটা টুলের মধ্যে আর শেপের সবার নিচে আছে কাস্টম শেপ টুলস এখান থেকে আমরা আমরা হচ্ছে ওপরে অনেক কাস্টম শেপ পেতে পারি হ্যাঁ। এই তো কয়টা এই কয়টা টুলসই তো তাই না এখন টুলসের কালারের ভেরিয়েশনগুলো আমরা দেখি আমরা সবগুলো ডিলিট করে দেই একটা রাখি একটা রেখে একটাতেই দেখি আচ্ছা শেপ টুল সিলেক্ট করলাম শেপ টুল সিলেক্ট করার পরে প্রথমে দেখবেন যে কালার সিলেক্ট করার পরে তিনটা কয়েকটা অপশন আছে প্রথম অপশনটা নো কালার ফিলটা প্রথমে আমরা নো কালার করে দিতে পারি কোনো কালারই নাই নান তারপরে এটা আছে সলিড কালার এই সলিড কালার আমরা নিচের থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারি আবার ডান পাশে কাস্টম সলিড কালার দেওয়ার অপশন আছে এখান থেকে আমরা কাস্টমাইজেশন করে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ওকে ঠিক আছে তারপরে আছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি গ্রেডিয়েন্টের নিচে আছে কালার স্পট আপনি মাঝখানে হ্যান্ডেলে ক্লিক করলে হবে না পাশে না ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে ফাঁকা জায়গায় যদি ক্লিক করেন তাহলে নতুন একটা কালার স্পট আসবে এখান থেকে এটা সিলেক্ট করে এখানে কালার স্পটে ডবল ক্লিক করলে কালার প্যালেটটা চলে আসবে এখান থেকে কালার হ্যাঁ ডাবল ক্লিক এই যে এখানে কালার স্পটে গিয়ে ডাবল ক্লিক তাহলে এটা চলে আসবে ডাবল ক্লিক করতে হবে এখানে কালার স্পটে গিয়ে ডাবল ক্লিক করব চলে আসবে ইনশাল্লাহ একাধিক একশোটা দেন সমস্যা নাই যত খুশি তত দেন আর এখান থেকে জাস্ট এই যে কালার স্পটটা টেনে নিচের দিকে নামান দেখেন গায়েব হয়ে গেছে টেনে নিচের দিকে নামান ঠিক আছে এইভাবে আমরা গ্রেডিয়েন্টের কালার দিতে পারি নিচে তো আছে কালার স্পট ওপরে আছে কি অপাসিটি স্পট এটা অপাসিটি স্পট এখানে ক্লিক করলে দেখবেন অপাসিটির ঘরটা খুলে যাবে এখান থেকে আমরা অপাসিটি নিয়ন্ত্রণ করতে পারি নিচের দিকে সবুজ কালার ছিল এখন নাই কারণ আমি ওটাকে অপাসিটি দিয়ে দিছি এটা বোঝার জন্য আমাদের সবচেয়ে ভালো বুদ্ধি একটা ইমেজের উপরে কাজটা করলে ভালো হয় ওপেন একটা ইমেজ নেই যে কোনো একটা ইমেজ এর ওপরে আমরা নেই নেয়ার পরে ফিল কারেন্ট যাই গ্রেডিয়েন্টে যাই গ্রেডিয়েন্টে গিয়ে যে কোনো একটা গ্রেডিয়েন্ট নিলাম গ্রেডিয়েন্ট নেওয়ার পরে যে লাল যেখানে আছে সেখানে অপাসিটি দেই অপাসিটিটা সিলেক্ট করি অপাসিটি স্পট সিলেক্ট করার পরে অপাসিটি কম বেশি করে দিয়ে দেখি কি হয় দেখে বলা যাচ্ছে হ্যাঁ জিরো করে কি দিলে কিছুই নাই নিচের দিকে আমরা ইচ্ছে করলে এখানে কিছু রাখতে পারি রেখে দেই অপাসিটি আর এই পাশে সবুজটার অপাসিটিতে অপাসিটি স্পটে ক্লিক করি ক্লিপ করার পরে এখান থেকে অপাসিটিও আমরা কমায় দিতে পারি এইভাবে ঠিক আছে দুই পাশে আমরা অপাসিটি কম বেশি করতে পারি দেখেন নিচে আছে কি ধরনের গ্রেডিয়েন্ট আমরা দেব লিনিয়ার আছে লিনিয়ার হয়ে গেল রেডিয়াল আছে রেডিয়াল সরি লিনিয়ার প্রথমে যেটা থাকে সেটাই লিনিয়ার তারপরে রেডিয়াল তারপরে অ্যাঙ্গেল তারপরে রিফ্লেক্টেড তারপরে ডায়মন্ড যেটা খুশি সেটা দিতে পারেন আপনারা নিচে দেখেন লিনিয়ারটা সিলেক্ট রাখি অপাসিটিগুলো হান্ড্রেড করে দেই এরকম রাখলাম রাখার পরে নিচে দেখেন একটা অপশন আছে স্কেল স্কেল স্কেলটা কাজ করে কি যে আমরা দুইটা কালার যে নিছি ওপরে একটা সবুজ নিচে একটা লাল নিছি এই দুইটার যে মিক্সিং পয়েন্ট আছে যে যে জায়গায় কালারটা মিক্সড হয়েছে ঠিক সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আমরা স্কেলটা ব্যবহার করি স্কেল যদি বাড়ায় দেই দেখেন এ হচ্ছে গিয়ে মিক্সিং পয়েন্টটা বাড়তিছে আবার যদি কমায় নিয়ে আসি দেখেন মিক্সিং পয়েন্ট নাই একেবারে মিক্সিংয়ের কালার মিক্সিংয়ের জায়গাটা ওখানে মিক্সড আর হচ্ছেই না হ্যাঁ এটাকে মিক্স পয়েন্টটাকে আমি বাড়াই দিতে পারি এইভাবে অনেক সময় আমার হয় কি যে আমি এখানে একটা বৃত্ত নিতে চাচ্ছি পুরোটা ইয়ে জুড়ে আমি ভিতরটাকে মানে না এটাই আমি মনে বড় করে দিলাম পুরোটা জুড়েই নিলাম ভিতরে আমি একটা বৃত্তের মতো রাখবো তাহলে আমি কি করব আমি আগে শেপ টুসটা সিলেক্ট করি তারপরে এখানে যাই এখানে গিয়ে ফিরে গিয়ে আমি গ্রেডিয়েন্টটা সিলেক্ট আছে এখানে গিয়ে আমরা কি করব রেডিয়াল করব রেডিয়ালটা হচ্ছে ভিতরে কি আছে লাল আছে বাহিরে আছে সবুজ দেখেন এখানে রিফ্লেক্ট একটা অপশন আছে দিলে জিনিসটা উল্টায় গেল রিভার্স রিফ্লেক্ট না তো রিভার্স রিভার্স একটা অপশন আছে এখানে ক্লিক করলে উল্টে যায় এখন এখান থেকে আমি স্কেলটা বাড়াইতে পারি দেখেন আমি এখান থেকে স্কেলটা বাড়াই দিলাম সার্টিফাই করে দেয় এরকম একটা ইফেক্ট নিয়ে আসার জন্য ঠিক আছে আমি চাচ্ছিলাম যে চার পাশ দিয়ে একটু লালের মতো থাক ভিতরের দিকে একটু সবুজের মতো থাক এবং সবুজের জায়গাটা আস্তে এই মিক্সিং এর জায়গাটা বড় হোক লালটা কম দিকে থাকবে আমি এই কাজটা এইভাবে করলাম আর কি আচ্ছা ডিলিট করে দিলাম আমি নতুন একটা শেপ নিলাম মানে ওটা কোন ইয়ে সিলেক্ট করে মানে কি বলা ওটাকে সিলেকশন টু সিলেক্ট করে এরকম একটা না না শেপ হ্যাঁ, শেপ তারপরে আমি হচ্ছে স্টকটা নাই করে দেই no colour stroke no colour fill করলাম গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করার পরে এখানে দিলাম রেডিয়াল মানে আমি একটা পিকচার নিব নেয়ার পরে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা দিয়ে ক্লিক করে নিব হ্যাঁ। তারপরে হচ্ছে কালারে চাই এটা দিব রেডিয়াল দিলাম ওকে দেন দেন হচ্ছে গিয়ে আমি এটার জন্য রিফ্লেক্ট করে কালোটা বাইরে দিলাম আমি পাশে একটু ডার্ক চাচ্ছি ভিতরে একটু লাইট চাচ্ছি আমি চারপাশে এটাকে রিফ্লেক্ট করে দিলাম রিভার্স করে দিলাম তাহলে কি কালো বাইরে গেল সাদাটা ভেতরে আসলো আমি চাচ্ছি যে এই মিক্সিং পয়েন্টটা একটু বাড়ুক স্কেল সেক্ষেত্রে আমি বাড়াবো দেখেন বাড়াই গেছে না হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি এইরকম চাচ্ছিলাম বৃত্তটা হচ্ছে ইয়ার গ্রেডিয়েন্টের যে অনেকগুলো স্টাইল আছে হ্যাঁ, গ্রেডিয়েন্টের একটা লিনিয়ার আছে একটা রেডিয়াল আছে একটা অ্যাঙ্গেল আছে এখান থেকে আমি সিলেক্ট করলাম রেডিয়ালটা সিলেক্ট করছি তারপরে স্কেল বাড়ায় দিছি বাড়ায় দেওয়ার পরে দেখেন এইরকম হলো এটাকে আমি হচ্ছে কি ব্লেন্ডিং করে মাল্টিপ্লাই করে দিয়েছি দেখেন চারদিক দিয়ে কালো আসছে না ভিতরে কি আসছে আচ্ছা এটা একটু ট্রাই করেন গেল এটা প্রসঙ্গটা গেল এটা তো পারবেন হ্যাঁ, আচ্ছা তারপরে প্রসঙ্গটা আসে কি যে দেখেন যে কোনো শেপ টুল সিলেক্টের পরে যে আমি শিপ চেপে শিপ চেপে যদি সিলেক্ট করি ইয়ে করি তাহলে দেখেন এর উপরে আর একটা শেপ যুক্ত হয়ে যাচ্ছে আমরা মার্কিউ টুলসের সিলেক্টেড ওগুলো দেখছিলাম না ঠিক ওই রকম এখান থেকে আমরা এখানেও অ্যাড করতে পারি একটার সঙ্গে আর একটা শেপ অ্যাড করে দিতে পারি এইভাবে কিংবা আবার নতুন নিউ শেপ তৈরি করতে পারি তাছাড়া আমরা যদি প্রথমেই নতুন শেপ তৈরি করি দেখেন যদি আমরা শিপ চেপে ড্র্যাক করি তাহলে স্কোয়ার হয় সব কিছুই শিপ চেপে যদি ড্র্যাক করি শেপগুলো স্কোয়ার হবে ঠিক আছে এখন দেখি আমরা যদি একই লেয়ার সিলেক্টের পরে অল্টার চেপে ড্র্যাক করি কোনো কিছু তাহলে কি হবে মাইনাস হবে দেখেন অল্টার চেপে একটি লেয়ার সিলেক্ট করে এই অংশটুকু নাই হয়ে গেছে শেপে তাই না এভাবে আমরা করতে পারি ঠিক একইভাবে আমরা একইভাবে শেপ টুল সিলেক্ট করব শেপ টুলসে যদি কালার টালার চেঞ্জ করতে চাই অবশ্যই শেপ টুলসটা সিলেক্ট থাকতে হবে এটা সিলেক্ট না থাকলে কাজ করবে না অবশ্যই শেপ টুল সিলেক্ট থাকতে হবে তারপরে এখান থেকে আমরা কি করতে পারি প্রথমে নো কালার তারপরে সলিড কালার তারপরে গ্রেডিয়েন্ট তারপরে আছে প্যাটার্ন আমরা প্যাটার্ন আলোচনা করছিলাম এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন দিলে হবে প্যাটার্নের স্কুলও ছোটো বড়ো করা যায় নিচ থেকে আমরা এটা করতে পারি ঠিক আছে এছাড়া কাস্টম কালার আছে এই এই কয়টাই স্টোকের বিষয়টা কি এখান থেকে আমরা স্টোকের নো কালার দিতে পারি স্টোকের কালার দিতে পারি একইভাবে যে গ্রেডিয়েন্টগুলো দিলাম এভাবে গ্রেডিয়েন্ট দিতে পারি এখানে কিছু কাস্টম গ্রেডিয়েন্ট আছে দিতে পারি আবার প্যাটার্নও দিতে পারি ইচ্ছা মতো আমার যেটা পছন্দ আবার এখানে সেটিং অপশন থেকে আমরা ইচ্ছে করলে গ্রেডিয়েন্ট লোডও করতে পারি ইন্টারনেট থেকে বিভিন্ন গ্রেডিয়েন্ট আমরা ইয়ে করতে পারি ডাউনলোড করে এখানে লোড করতে পারি আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট সেভও করতে পারি তারপর আছে সাইজ দেখেন সাইজ আছে আমরা যে স্টোকটা দিলাম এই স্টোকের সাইজ আছে স্টোকের একটা সলিড কালার দিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা স্টকে গিয়ে দেখে স্টকের সাইজ আছে স্টকের সাইজ পিটিতে হয় সব সময় পয়েন্টে হয় যে কোনো আমরা সাইজ এখানে দিতে পারি ইচ্ছা মতো সাইজ ছোট বড় করতে পারি হ্যাঁ, তারপরে অপশন আছে কি যে এখানে হচ্ছে গিয়ে স্টকের স্টাইল দেওয়া আছে আমরা স্টকটাকে ফিলের ভেতর পাশে দিতে পারি ভেতরে দেওয়া প্রথমে যেটা সিলেক্ট থাকবে সেটা ভেতরে তারপরে যেটা আছে সেটা সেন্টারে ফিলের সেন্টারে আর শেষে যেটা আছে সেটা একেবারে ফিলের বাহিরে ভিতর পাশে সেন্টারে বাহিরে দিতে পারি ঠিক আছে এছাড়া আছে কি এটা কি বোঝা যায় এখানে বোঝা যাচ্ছে না কোনো ইফেক্টই বললো না এটা বোঝা যায় ইয়ে হ্যাঁ এবার ওটা হয়নি যে এবার তাহলে এটা কর্নার হ্যাঁ। আর এটা কি এটাকে আমি একটু পরে দেখাই আচ্ছা এখন দেখেন যে আমরা এইখানে যে অপশন দেওয়া আছে কয়েকটা একটা হচ্ছে সলিড একটা হচ্ছে ড্যাশ একটা ডট ঠিক আছে এগুলো আসলে তৈরি করা কিভাবে তৈরি করছে মনে করে সলিডটাই সিলেক্ট রাখার পরে আপনি হচ্ছে মোর অপশনে গেলেন মোর অপশনে গিয়ে এখানে দেখেন ক্যাপস আছে মানে হ্যাঁ, ইচ্ছা মতো তৈরি করতে পারবেন এখানে ড্যাশে ক্লিক করলাম ক্লিক করার পরে ড্যাশ কত দূর দূর যাবে আমি এখানে দিলাম দুই তারপরে দিলাম দুই ঠিক আছে দুই এবং দুই দিলাম দেওয়ার পরে দেখেন দুই বাই দুই দেখেন দুই দুই পয়েন্ট হচ্ছে গিয়ে এর সাইজ দুই পয়েন্টের গ্যাপ আমার গ্যাপটা কমাই দেই এক পয়েন্ট করি তাহলে কমে গেছে না এখন দেখেন এই বাটের কাজ দেখি এটা রাউন্ড করি এখন এখন বোঝা যাচ্ছে কি কাজ হয় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এখন ওই ইয়েগুলো ছোট হয়ে গেছে এখন এটাকে যদি আমি এক এক করে দেই এটাকে দুই করে দেই এটার মনে করেন যে তিন করলাম এটা দুই দূরত্ব দুই করলাম একটু বড় করে দেই বোঝার জন্যে আবার শেপটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে স্টোকে যাই স্টোকে স্টোকে স্টাইলে যাই গিয়ে মোর অপশন মোর অপশনে গিয়ে দেখেন এরপরে যদি আমি এক দেই তাহলে কি হলো ড্যাশ আর একটা ড্যাশ আসলো সেটা হচ্ছে এক ছোট্ট আর এখানে দেই এক গ্যাপ দিলাম দুই তার মানে এটা তো একই হয়ে গেল এটাকে চার দিই তারপরে এই ছোট্ট একটার পরে বড় একটা গ্যাপ পড়লো তাই না হ্যাঁ বড় হয়ে গেছে আমি তাহলে এক কাজ করি আর একটা ইয়ে দেই প্রথমে যেটা দিছি তিন দেই হ্যাঁ, তারপরে দুই দেই ঠিক আছে আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি কাস্টমাইজ করে এইগুলো ড্যাশ ড্যাশ নিয়ন্ত্রণ করতে পারি ওকে অ্যাডোবি ইলাস্ট্রেটেডও এইরকমই আছে সেম এটা গেল স্টোক এবং শেপের বিষয় আচ্ছা এবার আসি হচ্ছে গিয়ে ব্লেন্ড অপশনে একটু মাল্টিপ্লাই করে দেখলাম না কিছুক্ষণ আগে হ্যাঁ। ওই বিষয় নিয়ে একটু আলোচনা করি ফাইল ওপেন একটা ছবি নেই যে কোনো একটা ছবি নিলাম নেওয়ার পরে কি আমরা একটা শেপ নিয়েছিলাম না একটা শেপ নেই এই ছবি না ফুলের ছবিটা নেই ফুলের একটা ছবি আছে না হ্যাঁ, এটা নেই এবার করি কি শেপ থেকে একটা শেপ এর উপরে নিলাম এইরকম রেক্টাঙ্গেল একটা শেপ নিলাম যেটাই নেন সমস্যা নাই আমি হচ্ছে স্টোভটা নো কালার করলাম আর এটাকে গ্রেডিয়েন্ট করলাম এটা রিভার্স করে দিলাম কালোটা উপরে সাদাটা নিচে ঠিক আছে হ্যাঁ। এবার এটাকে ব্লেন্ড করি দেখেন ব্লেন্ডিং অপশনে তিনটা পার্ট থাকে প্রথমে যে পার্টটা আছে এটা হচ্ছে কি আপনার ইমেজটাকে ডার্ক করার জন্য ডার্ক এটা ডার্কের জন্য তারপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার সফট করার জন্য লাইট করার জন্য আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রাস্ট নিয়ে আসার জন্য কন্ট্রাস্ট হচ্ছে গিয়ে যে আপনার একটা কালারের থেকে এক একটা কালারের পার্থক্য এই পার্থক্যটাকে বাড়ায় দিতে পারে কমায় দিতে পারে হ্যাঁ পার্থক্য কমায় বাড়ায় দিলে আপনার কন্ট্রাস্ট বেশি হলে ছবিটা ভালো লাগে আর কি হ্যাঁ। অনেক ক্ষেত্রে কন্ট্রাস্ট ঝাপসা ছবিতে একটু কন্ট্রাস্ট করা যায় মানে লাইটটা আর একটু লাইট হলো আর যেটার কালার আছে সেটা একটু উজ্জ্বল হলো এইভাবে কাজটা করে সেটা হচ্ছে নিচের তিনটা দাগ দেওয়া আছে না একটার পরে একটা কয়েকটা অপশন এক দুই তিন চার পাঁচ পাঁচের পরে একটা লাইন আছে তারপরে এক দুই তিন চার পাঁচটা অপশনের পরে আবার একটা লাইন আছে তারপর আবার অনেকগুলোর পরে আর একটা লাইন আছে এগুলো তার নিচে যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা কাজ করে হ্যাঁ আমরা এই তিনটাই দেখি প্রথমে মাল্টিপাই দেখি মাল্টিপ্লাই করে দেওয়াতে হলো কি দেখেন ওপরে যে কালোটা ছিল সে কালোটা ওখানে ওই কালো রংটা হচ্ছে নিচের লেয়ারের সঙ্গে কালো রংটা মিক্সড হয়ে গেছে মনে হয় কেউ কালো রং করে দিছে আর যেখানে সাদা ছিল সেখানে মনে হয় কেউ অপাসিটি দিয়ে দিছে মানে। ওই জায়গাটা উজ্জ্বল হয়ে মানে ওই উজ্জ্বল কিছুই হয়নি নাই হয়ে গেছে স্বচ্ছ হয়ে গেছে সাদাটা স্বচ্ছ হয়েছে কালোটা হ্যাঁ এখন এটাকে যদি আমি দেখি যে সফট লাইট করে দেই ইয়া সরি স্ক্রিন করে দেই জিনিসটা করছে কি অপোজিট কাজ করছে কালো যেটা ছিল সেটা স্বচ্ছ হয়ে গেছে আর সাদাটা করছে কি এখানে কিছু সাদা রেখে গেছে ঠিক আছে এবার এটাকে করি কি আমি একেবারে সফট লাইট করি দেখেন সফট লাইট দেখেন সফট লাইট করার পরে হলো কি যে কন্ট্রাস্ট বাড়লো যেখানে কালো আছে সেখানে কন্ট্রাস্ট বাড়লো সাদাটা করলো কি যে সাদাটা আরো একটু সাদা উজ্জ্বল করে দিল আর কালোটা করলো কি আরো ডিপ করে দিল রংটাকে কন্ট্রাস্টের কাজ এটাই যে যেখানে রং কম সেটাকে একেবারে কমায় দেয় আর যেখানে রং এসে সেটাকে ধরে কালোটা এই কাজটা করে কন্ট্রাস্টের কাজ করে এখানে কালো দিবেন তো কন্ট্রাস্ট হবে চমৎকার প্রত্যেকটাই একই রকমের দেখেন একটু পার্থক্য আছে প্রত্যেকটা হ্যাঁ মানে স্ক্রল না এটা যখন আপনার হচ্ছে এগুলোতে যে কোনো ব্লেন্ডিং অপশন চালু করার পরে স্ক্রল করলে অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যায় আপনি এই যে এই এই বাটনের উপর নিয়ে যে ঘুরালেও একই কাজ হ্যাঁ। করবে আর এখানে সিলেক্ট করছি এই যে বাটনের উপরে এই বাটনের উপরে নিয়ে গিয়ে ক্লিক করো তাহলেই হবে বাটনের উপরে ধরে যদি ঘুরান তাহলে অটোমেটিক চেঞ্জ হতে থাকে ঠিক আছে দেখেন চেঞ্জ হ্যাঁ, হয় নামও চেঞ্জ হচ্ছে তো যে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি রাখলাম এখানে স্ক্রল করলাম কালার বান হলো এখন গিয়ে দেখেন কালার বানই সিলেক্ট আছে ঠিক আছে তাহলে আমরা শুধু মনে রাখবো যে ওপরের অংশটা কি ডার্ক করার জন্যে নিচের অংশটা কি লাইট করার জন্য আর তৃতীয় অংশটা কি কন্ট্রাস্ট নিয়ে আসার জন্য প্রথম অংশটা ডার্ক করব দ্বিতীয় অংশটা লাইট তৃতীয় অংশটা কন্ট্রাস্ট নিয়ে আসার জন্য বোঝা গেছে প্রথম অংশে যেখানে কালো আছে সেখানে সেখানে ডার্ক হবে আর নিচে ট্রান্সপারেন্ট অপাসিটির মতো আসবে আর দ্বিতীয়টাতে হচ্ছে যেখানে আমি অপোজিট কাজ করবে হ্যাঁ। যেখানে সাদা আছে সেটা করবে কি লাইট করতে থাকবে ব্রাইট করতে থাকবে আর ওপরে হচ্ছে ট্রান্সপারেন্ট করতে থাকবে হ্যাঁ। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি করবে এটা হচ্ছে কন্ট্রাস্ট করবে এটা যেখানে কালো আছে সেখানে কন্ট্রাস্ট বাড়ায় দেবে দুই ধরনের কন্ট্রাস্ট করে একটাকে সাদা যেখানে আছে সেখানে লাইট কন্ট্রাস্ট করে আর আরেকটাতে ডার্ক কন্ট্রাস্ট করে স্যার এটা কোন কালো চেহারার উপরে ইফেক্টটা ফলাইলো তো ওখানে ফসা হয়ে যাবে চকচক করবে কালো মানুষ ফসা হয়ে যাবে <laughs> কারণ এটা তো অনেক সাদা দিয়ে করবে কালো মানুষ ফসা হবে হ্যাঁ। আচ্ছা আমরা দেখি এগুলোর চমৎকার কিছু ইউজ আছে আমরা যদি এখান থেকে ইমেজ ইফেক্ট নিয়ে আসি ইফেক্ট একটা ইমেজ ইফেক্ট নিলাম এখান থেকে ঠিক আছে করে দিই হয় না হয়েছে এবার এই ইমেজ ইফেক্টটাকে আমি স্ক্রিন করি স্ক্রিন করি স্ক্রিন দেখেন কালোটা কি দেখা যাবে না আর লাইটগুলো দেখা যাবে তাই না তার মানে কি ইমেজ ইফেক্টের এই ধরনের কাজ আমরা করতে পারি সূর্যের মতো ওরকম হবে এটার একটু অপাসিটি কমে দিয়ে বেশি কমে গেল ওটা ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দেন তাহলে ফুলটা সামনে এসে থাকবে স্যার এটা ব্যাকগ্রাউন্ডের উপরে আছে তারপরে ফুলটা হুম মানে ফুল করেন আর ওটা নিচে দেবো না না হ্যাঁ। সেটা কীভাবে দেওয়া সম্ভব কেন সম্ভব হয় না এটা এবার দেখেন এটা পেছন দিকে চলে গেল এটা একটা অদ্ভুত টেকনিকে গেল কোন এই টেকনিকটা আমরা যখন হচ্ছে লেয়ার লেয়ার স্টাইল নিয়ে আলোচনা করব তখন দেখবেন আমি শুধু দেখালাম আমি শুধু দেখালাম এখন ওটা দেখেন না এটা লেয়ার স্টাইল আলোচনা যখন করব তখন এটা আচ্ছা, দেখতে পারবেন আপনি তাহলে আমার প্রবলেমটা একটু বলে দেন আপনার হচ্ছে কি ছবির সাইজ অনেক ছোট হয়ে গেছে ছবির সাইজ বড় করতে হয় কি হবে ইমেজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে ছবির সাইজ বড় করে দিতে হয় দরকার মানে তো পিকচারটা নেওয়ার মেসেজ যাব হ্যাঁ কি নেওয়ার পরে মানে আপনার বড় পিকচার নিতে হবে না আমার কথা শুনুন আমি পিকচার বাদ দিলাম আমি যখন শেপ নিচ্ছি তখন আমার ওই প্রবলেম হচ্ছে আমি যখন এই তো ট্রায়াঙ্গেল থেকে যখন আপনি যখন নতুন ডকুমেন্ট নিচ্ছেন নিউ ডকুমেন্ট যখন নিচ্ছেন তখনই হচ্ছে একটা বড় ডকুমেন্ট নেন কিন্তু আমার তো সাইজের ওখানে দরকার নাই কারণ আমি একটা হচ্ছে ইয়ে বানাবো কি বানান বিজনেস কার্ড হ্যাঁ সে বিজনেস কার্ড সাইজ তো নির্ধারণ থাকে হ্যাঁ তাহলে আমি বিজনেস নেবেন ওটা সাইজ নির্ধারণ থাকে সেটাই আচ্ছা, সেটা নেবেন আচ্ছা, আচ্ছা। আপনি যদি রাস্টার ডিজাইন করেন হ্যাঁ। সেই ক্ষেত্রে ওই রকমই আসবে আর ভেক্টর ডিজাইন করলে এজ গুলো ক্লিক ওই রাস্টার ভেক্টর রাস্টার রাস্টারের ভেক্টরের মধ্যে পার্থক্য দেখাইছিলাম আপনাদের মনে নাই আবার দেখাবো হ্যাঁ, আচ্ছা আবার দেখাই দেখেন আচ্ছা আবার আবার বুঝাই কনফিউশন না থাকে নতুন একটা ডকুমেন্ট নিলাম নাম দিলাম ইয়ে, নাম দিলাম দুই আচ্ছা, হ্যাঁ, এটা বোঝেন ঠিক আছে এখানে কি আছে দুই পিক্সেল বা দুই পিক্সেল আছে রাস্টার হ্যাঁ। ডিজাইন হচ্ছে কি কালার স্যাম্পল নিয়ে কাজ করে পিক্সেলের আপনার যখন ক্যামেরায় ছবি তোলেন ওটা কি থাকে ক্যামেরার মান কি থাকে মেগাপিক্সেল মেগাপিক্সেলে থাকে তার মানে ও পিক্সেল হিসাব করে সবসময় ফটো সবসময় পিক্সেল হিসাব করে হ্যাঁ এখানে আমি একটা ডকুমেন্ট নিলাম এখানে ও পিক্সেলের হিসাব আছে ধরেন আমি এখানে পিক্সেল নিলাম এক পিক্সেল বাই এক এইদিকে এক পিক্সেল আছে এই পাশে এক পিক্সেল আছে আমি এক পিক্সেলে দিলাম হচ্ছে গিয়ে লাল রং দেই কীভাবে দেবো এখানে রেডটাকে দুইশো পঞ্চান্ন করবো তারপরে জিরো করলাম না এটা ফরগ্রাউন্ডে ক্লিক করছি না না ওই দিয়ে ওটাকে সিলেক্ট করে নিছে দিয়ে সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে কালার দিলাম ঠিক আছে পরেরটাতে আমি দিলাম কি ব্লু দেই এখান থেকে ব্লু রং দেই এটাকে জিরো করে দেই গ্রিন জিরো ব্লু দুইশো পঞ্চান্ন দিলাম দিয়ে এটা কালার নিলাম ঠিক আছে এটাকে যদি আমি এখন বড় করে দেই ইমেজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে আমি বড় করে দিব এটাকে দুই পিক্সেল আছে আমি করব কি চার করব দেখেন এ বড় করছে কিন্তু এ কালার কিন্তু আমার কথা ছিল যেহেতু দুই পিক্সেল এদিকে বাড়াই দিছি প্রথম দুইটা লাল হবে পরে দুইটা ব্লু হবে কিন্তু তা হলো না কারণ কি এর ভিতরে রং ঢুকে গেছে ব্লুর রং ঢুকে গেছে লালটা ব্লুর ভিতরে হ্যাঁ, দুইটার ভিতরে ঢুকে গেছে এর কারণ কি কারণটা দেখানোর জন্য আমার ইয়া লাগবে দাঁড়ান আমি কারণটা বোঝাই দিই হ্যাঁ হ্যাঁ এই বোর্ডে বোঝাই দিই এই যে মনে করেন এখানে লাল রং আছে হ্যাঁ, ঠিক আছে এখানে ব্লু রং আছে এ করছে কি সুইচিং করে কালারটাকে সুইচ পার করে ট্রান্সফার করে দেয় এ করছে কি আমার এই দুই গ্লাসে দুই রং ছিল করলো কি এই পাশে ঢালার পরেও কিছু রং এখানে রয়ে গেছে যখন এখানে লালটা এখানে ঢালছে তখন এই ব্লুর সাথে মিক্সড হয়ে গেছে মিক্সড হ্যাঁ, হ্যাঁ, হয়ে ওই কালারটা ধারণ করছে ঠিক আছে আর যখন হচ্ছে এর পাশে আবার ব্লু রং ঢালছে এখানেও কিছু রেখে গেছে এখানে নিয়ে হ্যাঁ, আসছে হ্যাঁ। এই ব্লু আবার এখানে যে রংটা আসছে গোলাপের মতো একটু মিক্স সেটা আবার এখানে ঢাকছে ওই রকম আলাদা কালার হয়ে গেছে বুঝতে পারছেন কি হ্যাঁ, এখানে বড় ছবি ছোট ছবি বড় করলে ওই জন্য রাস্টার ডিজাইন একটু চেঞ্জ আসে কারণ এ পারফেক্টলি করতে পারে না এ করে কি কালার সুইচ করে তো এই জন্য দুই ধরনের কালার হয়ে যায় আর ইয়ে করে কি যে ভেক্টর করে কি ভেক্টর অত কিছু বোঝে না আমি দাঁড়ান নিয়ে আসি পয়েন্ট থাকে তো এরকম অ্যাঙ্কর পয়েন্টে আমি পাতা রাখছি এখন এই পাতা এই ভেক্টর করে কি ও তো কিছু বোঝে না ও বোঝে কি আউটলাইন আমার আউটলাইন কি এই যে বর্ডার এই বর্ডারটা হচ্ছে কি আউটলাইন এই আউটলাইন বোঝে এর ভিতরে কি রং আছে রেড রং আছে এর ভিতরে রেড রং আছে আমি যখন এটাকে বড় করব এ কিছুই বুঝবে না ওই আবার ওটাই বুঝবে যে আউটলাইন কি আউটলাইনের ভিতরে কি হবে রেড রং হবে এ এখানে রেডি পূরণ করবে অন্য কোনো রং দেবে না বোঝা গেছে এই জন্য ভেক্টর ছোট বড় যাই করেন রঙের কখনো পার্থক্য আসে না আর এটা বৃদ্ধি হয় হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে হ্যাঁ মালথাসের গণতন্ত্র তো জনসংখ্যা তত্ত্ব যারা বলছেন তারা হয়তো জানেন জ্যামিতিক আর গাণিতিক হ্যাঁ এই জ্যামিতিক পদ্ধতি মানে কোনোটা হচ্ছে গিয়ে বারে হচ্ছে এক দুই তিন চার করে কোনোটা বারে হচ্ছে দুই চার দুই চার ষোলো এইভাবে বাড়বে হ্যাঁ, এইভাবে বাড়ে এটা এটা এইভাবে বাড়ে এর হচ্ছে গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম লাইন দিয়ে দিয়ে তৈরি এই ভেক্টরগুলো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন আর ওগুলো এইভাবে এই পদ্ধতিতে বাড়ে I think it was just এবার বোঝা গেছে ভেক্টর আর রাস্টার কি আপনার রাস্টার ডিজাইন যখনই হচ্ছে গিয়ে ছোটোর থেকে বড় করবেন তখন ওই রকম হয়ে যাবে ফেটে যাবে মনে হবে মনে হবে কোনো সমস্যা হয়েছে আপনি ভেক্টর ডিজাইন করেন আপনার ছোট থাকলেও ভালো আসবে আপনার হচ্ছে বিজনেস কাজ ওই জন্য ভেক্টর ডিজাইনে করা হয় মানে ভেক্টর ডিজাইনে করা হয় এখানে এখানে ভেক্টর কোনটা ফাইল ওপেন একটা ছবি নেয় এটাকে ছোট করি ইমেজ সাইজ ছোট করলাম দেখেন এর পিক্সেলগুলো বোঝা যাচ্ছে দেখেন আলাদা আলাদা পিক্সেলে ছোট ছোট একটা পিকজেল নিয়ে নেয় এটা কালারে অনেক অসংখ্য কালারের সমন্বয় পিকজেলের পিকজেল করছে কি কালার ধারণ করছে আর অসংখ্য কালার ধারণ করেই পিকজেল অসংখ্য পিকজেল কালার ধারণ করেই একটা ছবিকে দেখাচ্ছে হ্যাঁ এটাকে যদি আমি বড় করি এখন দেখেন ওর মান নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি এইভাবে কালারগুলো আমি যেভাবে দেখালাম সুইচিং করে কালার সুইচিং করে এই সুইচিং করার কারণে ও মানটা ঠিক রাখতে পারে না এলোমেলো করে ফেলে কিন্তু আমি যদি ভেক্টর একটা ভেক্টর যদি আমি এটাকে ছোট বড় করি ভেক্টরকে যদি ছোট বড় করি এই যে এটা হচ্ছে ভেক্টর আমি যদি শেপ নেই শেপটা হচ্ছে ভেক্টর ডিজাইন এখানে কোনো অন্য কোনো বিষয় নাই এ বলছে কি আউটলাইন আর ঠিক আছে এখন স্যার সেক্ষেত্রে আপনি যদি প্রথমে চার পিক্সেল নিয়ে কালার দিয়ে দেন দুটা কালার চার পিক্সেলে দুটা কালার দিয়ে যদি আপনি চার পিক্সেলকে দুই পিক্সেলে রূপান্তর করতেন যেমন দুই কে চার করলেন না যখন চার কে দুই করতেন তখন তো রংটা আরো গাঢ় হতো উল্টায় উল্টে যখন আসবে মানে ছোট হয়ে আসবে যখন উনি বলতেছে যে চার পিক্সেল করার পরে কালারটা ডিফারেন্ট হয়ে গেল আমি যখন আমি যখন ছোট করব তখন ও আবার পেছন দিকে আসবে কিনা হ্যাঁ, অনেক সময় হয় না যে ঘন পানিতে চিনি টিনি দিয়ে ঘন পানি বানানোর পরে রং দেওয়ার পরে এরকম ঘাটে রংটা মিশাই আবার উল্টা ঘুরালে আবার আগের জায়গায় বিন্দুর মতো রংটা চলে আসে উনি বলছে ওই রকম হবে কি না না মানটা অন্যরকম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় রাস্টারের মানটা চেঞ্জ হয়ে যায় এই জন্য আমরা ওই ধরনের কাজ করার সময় ভেক্টর ডিজাইনে কাজ করব আর ছবিতে এখন অনেক টেকনিক বের হয়েছে ছবিকে আগের পর্যায়ে নিয়ে আসা বা ছবি ছোট থেকে বড় করার পরে কিছু কাজ করা লাগে কিছু কাজ করলে আবার হয়তো মানটাকে ইয়া করা যায় কিন্তু অরিজিনাল মানে কখনোই যাওয়া যায় না একটা বড় ছবি উঠালেন সে বড় ছবির মানে ছোট ছবি বড় করে ওই মানে কখনোই যেতে পারবেন না আচ্ছা, কখনো একটু উন্নত করা যেতে পারে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে ওই জন্য আমরা সবসময় বড় ছবির কাজ বড় ছবি দিয়েই করব ছোট ছবি বড় করে করলে হয় কি মান ঠিক থাকে না হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ডিজাইনে আমার হচ্ছে ওই কার্ড ডিজাইনের সময় আইডি কার্ড ডিজাইনের সময় আমার পাসপোর্ট সাইজ ছবি দরকার ছিল কিন্তু ওটা তো তা না না না ছোট করলে মানটা হচ্ছে গিয়া খুব বেশি পরিবর্তন হবে তা না আপনার সমস্যা হবে এটা আচ্ছা এটাকে যদি আমি বড় করি এখন এটা বড় করলাম দেখেন কিন্তু দেখেন এর মানের পরিবর্তন হলেও ভিতরে যে ভেক্টর শেপ নিছি এর রঙের মানে মানে কোনো পরিবর্তন নাই এর কোনো পরিবর্তন আসবেও না কারণ ভেক্টরের মানের কখনো পরিবর্তন হয় না আমি যত ছোটই করি যত বড়ই করি ও তো আউটলাইন বসে যে আউটলাইনের মধ্যে গ্রিন রংটা আছে ও গ্রিন দিয়েই ফিল করে দেবে ও করে কি ফিল করে সব সময় ও ফিল করে আমার আউটলাইনের ভিতরে যে অংশটা আছে আমি ফিল করে দিলাম গ্রিন রং আছে গ্রিন রঙে ফিল করলাম ইয়েলো আছে ইয়েলোতে ফিল করলাম এটাই হচ্ছে কি ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য ভেক্টর ডিজাইন সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর ইন ডিজাইন এই দুটোতে করা হয় আর রাস্টার ডিজাইন করা হয় ফটোশপে বুঝতে পারছি তারপরে আমারই ভুল হয়ে গেছে আমি মানে ভেক্টর নিয়ে কাজ করলে আপনার ছোট বড়তে সমস্যা হবে না কিন্তু আপনি যখন রাস্টার নিয়ে কাজ করবেন তখন এই পানের পার্থক্যটা আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার অন্য প্রসঙ্গে যাই আমরা এখানে টুলসগুলো দেখছি মোটামুটি আচ্ছা তার আগে একটা জিনিস বলে নেই যদি আপনি এক্স চাপেন তাহলে দেখেন ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ডে যায় ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড এটা হচ্ছে কমন একটা বিষয় জেনে রাখা ভালো আমরা সবাই এখানে ক্লিক করে করে এতদিন করতাম না হ্যাঁ, এখন থেকে এখন থেকে আমরা এক্স চেপে চেপে করব এক্স চাপবো এটা চেঞ্জ হবে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে তো হ্যাঁ, দেখেন আচ্ছা না কিবোর্ডে সমস্যা থাকতে পারে আচ্ছা এত সমস্যা আমরা ওপরে একটা নতুন ইয়ে নেই ছবি নেই যে কোনো একটা ছবি নিতে পারি আমরা বড় করি এখন আমি যদি এর চোখটা দেখতে চাই তাহলে কি করতে হবে হ্যান্ড টুলসটা ব্যবহার করে টেনে এরকম করে চোখ দেখতে পারবো এই তো আমরা যে কোনো টুল সিলেক্টের পরেও এই কাজটা করতে পারি শুধু স্পেস বার চাপতে হবে তাহলে এই হ্যান্ডটা অটোমেটিক চলে আসবে আমি অন্য টুলসে কাজ করতেছি আমি ব্রাশ দিচ্ছি এখানে ঠিক আছে আমি এখানে ব্রাশ দিচ্ছি এখানে ব্রাশ করতেছি আমি আমি তো আমার আবার এই টুল সিলেক্ট করে হ্যান্ড নিয়ে যাওয়া ঝামেলা ওই জন্য আমি করবো কি স্পেস ব্রাশ চাপবো চেপে এখানে একটু রং দেবো দিয়ে আবার দরকার পড়ে দিকে এসে আবার রং দেবো এই তো স্পেস ব্রাশ চাপলে কিবোর্ডের সমস্যা থাকতে পারে কি সমস্যা চাপলে হয় কেন স্পেস বার হ্যান্ডেল আসে শিপ চেপে হ্যান্ডেল আসে কি না না শিপ চেপে কখনো শিফটের কাম আলাদা শিপ চাপলে হবে না স্যার এই চাপলে হবে হ্যাঁ এইস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে এইরকম করে ঘুতুরে ঘুরিয়ে এই চাপার সাথে স্পেস বার খুব ইজি এখান থেকে মানে বারবার চাপতে যেহেতু হয় স্পেস বারটা খুব ইজি হয় এখানে জাস্ট ইয়ে করলেই হয় আপনার এই চাপলে আসে ইয়ে দেখেন কিবোর্ডে আলো জ্বলতিছে পুরো বড় হয়ে যায় কিবোর্ডের কোনো আলোয় চলতেছে না তার কিবোর্ডের লাইনই নাই কিবোর্ডের লাইন নাই তার মানে একটু তাহলে কিবোর্ডটা করে দেন স্যার এটার লাইন ছিল এটা এই যে খুলে আসছে আসছে কাজ হবে লাইনটা খুলে গেছে এখন আছে এখন আসেনি এবার আসছে আচ্ছা ওই কিবোর্ডের কারো পাটা লেগে কিবোর্ডের লাইনটা খুলে গেছে হ্যাঁ, হ্যাঁ, এখন হয় মানে এতক্ষণ আপনি কিভাবে কাজ করলেন কিবোর্ডের লাইন ছাড়া তাহলে আর নতুন প্রসঙ্গে না যাই নতুন প্রসঙ্গে না যায় এই এগুলোই প্র্যাকটিস করেন গ্রেডিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ গ্রেডিয়েন্টটা দেখেন এই স্টোক শেপ এই বিষয়গুলো ফিল কালার স্টোক কালার সে এগুলো প্র্যাকটিস করেন কালকে মেনু বার থেকে শুরু করব তার আগে আমি হচ্ছে গিয়া স্টাইলগুলো দেখাবো তারপরে মেনু বার থেকে শুরু করব এক এক করে সবগুলো মেনু বারের আইটেমগুলো দেখাবো